আসসালামু আলাইকুম আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার সমৃদ্ধি ও উন্নয়ন সম্পর্কিত আমেরিকান প্রোগ্রাম প্রকল্পের senior vice president Daniel F Runde বলেছেন মিয়ানমারের গণতন্ত্র পুনরুদ্ধার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে নানাভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র গতকাল সকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন শেষে কথা বলেন তিনি আরও বলেন রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান চাই এজন্য বিশ্ব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র এর আগে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন পরে বিকেলে তিনি কক্সবাজারের গণমাধ্যম কর্মী জনপ্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনপ্রতিনিধি ও সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীরা উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া এ সময় বীর মুক্তিযোদ্ধা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় মাদক পাহাড় কাটা বালু উত্তোলন ইভটিজিং বাল্যবিবাহ সহ সামাজিক অপরাধসমূহ নিয়ন্ত্রণে সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকল্পে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় কক্সবাজার সমুদ্র সৈকতে এবার ভেসে এসেছে দুইটি মৃত ইরাবতী ডলফিন গতকাল দুপুরে জোয়ারের সময় সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্টে এই ডলফিন দুটি ভেসে আসে বলে জানিয়েছেন বীজকর্মীরা বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক সাইদ মাহমুদ বিলাল হায়দুর জানিয়েছেন সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে দুটি ইরাবতী ডলফিন ভেসে আসে পরে একটি জোয়ারে ভেসে যায় অপরটি সৈকতে আটকা পড়ে মৃত আটকা পড়া ডলফিনটি তিন ফিট লম্বা ও ওজন আনুমানিক আনুমানিক বারো থেকে পনেরো কেজি প্রাথমিক পর্যবেক্ষণে দেখা যায় মৃত ডলফিনটির দেহে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং দেহে পচন ধরেছে ধারণা করা হচ্ছে জেলেদের জালে আটকা পড়ে কিংবা অন্য কোনোভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ডলফিনের মৃত্যু হয়েছে সাইদ মাহমুদ বেলাল হায়দুর জানান ইরাবতী ডলফিন তীর থেকে বেশি দূরে যায় না উপকূলের কাছাকাছি বসবাস করে বিধায় মাছের জালে আটকে মারা যাওয়া এবং বাসস্থান ধ্বংস হওয়ায় ইরাবতী ডলফিনের প্রধান বিপদ বিশেষ করে গিলনেট ও টানা জালে ইরাবতী ডলফিন আটকে পড়ে মারা যাওয়ার ঘটনা বেশি গত বছরও তিন দফায় ভেসে এসেছিল চারটি নানা প্রজাতির ডলফিন উখিয়ায় দরিদ্র শিক্ষার্থীদের স্কুলগামী করতে গরু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দ্য হ্যাংরি এ কর্মসূচি বাস্তবায়ন করছে গতকাল রত্নপালন কমিউনিটি অফিসে গরু বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পলাশ চন্দ্র রায় এ সময় ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম এফএইচ অ্যাসোসিয়েশনের এরিয়া ম্যানেজার ফারুক আহমেদ ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার পুতুল রানী বড়ুয়া উপস্থিত ছিলেন বাল্যবিবাহ হ্রাসকরণ ও ঝরে পড়া রোধকল্পে আঠারো বছর পর্যন্ত লেখাপড়া কার্যক্রম চালিয়ে যাওয়ার লক্ষ্যে আয় বর্ধন কর্মসূচির আওতায় দরিদ্র শিক্ষার্থীদেরকে এসব গরু প্রদান করা হয় উখিয়া টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান বদি ব্যক্তিগত তহবিল থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে টেকনাফ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে পনেরোশো হতদরিদ্র পরিবারের মাঝে পঞ্চাশ কেজি করে চাল বিতরণ করেছেন গতকাল বিকেলে এজাহার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে চালগুলো বিতরণ করেন এ সময় পৌর কাউন্সিলর উপকারভোগীরা উপস্থিত ছিলেন উখিয়ায় দুই দিনব্যাপী স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপিপি কক্সবাজার জোনের উপপরিচালক হাসানুল আমিন এতে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা সিপিপির টিম লিডার আবুল হোসেন রাজু প্রশিক্ষণে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প ও পাহাড় ধসে প্রাণহানি এবং সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে সিপিপি সদস্যদের দক্ষতার সাথে প্রযুক্তি ব্যবহারের উপর ধারণা দেওয়া হয় এতে সিপিপি স্বেচ্ছাসেবকগণ অংশগ্রহণ করেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল আটটা দশ মিনিটে চলবে দুপুর একটা এক মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর একটা এক মিনিটে